এক বোন লিখেছেন যে নফল শ্যাম রাখার নিয়ত বা রাখলে কোনো কারণে ভেঙে ফেললে পরে সে শ্যামটা করতে হয় কারণ শ্যামটা তখন অজীব হয়ে যায় এটা কি সঠিক না সঠিক নয় নফল শ্যামের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে নফল শ্যাম আদায়কারী আমির ও নফসি সে নিজের নফসের আমির সে পরিচালক সে ইচ্ছা করলে ওই শ্যামকে রাখবে আর ইচ্ছা করলে ওই শ্যামকে সে ভেঙে ফেলবে এটা তার অনুমতি রয়েছে সুতরাং সে যদি ইচ্ছাকৃতভাবে শ্যাম ভেঙে ফেলে রোজা সে রেখেছিল রেখে হ্যাঁ দিনের শুরুতে হোক মাঝখানে হোক বা শেষের দিকে হোক সে ভেঙে ফেললো ইচ্ছাকৃতভাবে হ্যাঁ বা কোথাও বেড়াতে গেল তখন কেউ তাকে খাওয়ার জন্য অনুরোধ করলো তখন সে তার মন রক্ষা করার জন্য খাইলো এগুলি সবই তার জন্য জাহেজ আছে এটা এমন নয় যে তাকে এই রোজাটা পরে অবশ্যই কাজ আদায় করতে হবে যদি কেউ এরকম কথা বলে থাকে যে নফল সিয়াম ভঙ্গ করলে তাকে কাজা আদায় করতে হবে এটা বাড়াবাড়ি কথা শরীয়তের কোনো দলিল নেই ঠিক আছে আল্লাহ তালা আলম